কি নিয়ে পড়াশোনা করব। এর মধ্যে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি সুলতানা পারভিন সুমি সহকারী শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল নবম শ্রেণী হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা দেখো এখানে কতগুলো ছবি দেখা যাচ্ছে তোমরা এই ছবিগুলোর সঙ্গে পরিচিত আজকের পাঠ তোমরা অলরেডি বুঝতে পেরেছো দেবদেবীর ধারণা দেবদেবী বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখানে কতগুলো ছবি দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমটা আমি প্রথমেই বলেছি ইনি হচ্ছেন ব্রহ্মা সৃষ্টির দেবতা এখানে একটা বিষয় তোমাদের জেনে নেওয়া প্রয়োজন গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি তোমাদের দিচ্ছি ব্রহ্মা এবং ব্রহ্ম কিন্তু এক বিষয় নয় <clears throat> ব্রহ্ম হচ্ছেন যিনি স্বয়ং ঈশ্বর যাকে আমরা ব্রহ্ম বলি এক অহম ব্রহ্ম বলে এক এবং অদ্বিতীয় ঈশ্বরকে ব্রহ্ম বলি যিনি নিরাকার ঠিক আছে আর এই ব্রহ্মের যে প্রধান তিনটি শক্তি তাদের প্রধান শক্তির মধ্যে প্রথমটি হচ্ছে সৃষ্টি ব্রহ্মা পালন কর্তা বিষ্ণু আর সংহার কর্তা শিব ঠিক আছে ব্রহ্মা বিষ্ণু শিব হচ্ছে ব্রহ্মের প্রধান তিনটি শক্তি ব্রহ্ম এবং ব্রহ্মা দুটো জিনিস আলাদা ব্রহ্ম হচ্ছেন স্বয়ং ঈশ্বর আর ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা পালনকর্তাকে বলা হয় বিষ্ণু আর শিব হচ্ছে সংহারকর্তা তো সৃষ্টি স্থিতি লয় এই তিন মিলে হয় ব্রহ্ম যাকে আমরা ওঙ্কার বলি বা ওম বলি অ ও ম ওম ঠিক আছে আমরা ওম বলে ধ্যান করি নেক্সট দেখো আমরা পাচ্ছি দেবতা শিবকে দেখতে পাচ্ছি তো এই যে আমরা এতক্ষণ যে দেবতা নিয়ে আলোচনা করলাম যে ঈশ্বরের সাকার রূপকে দেবতা বলে এই দেবতা বলতে আসলে কি বোঝায় আমরা এটা জেনে নেব ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন তখন তাকে দেবতা বলে ঠিক আছে যখন তোমরা এই যে শারদীয় দুর্গ উৎসব আসছে তোমরা ঠাকুর দর্শন করবে ঠাকুরের কাছে বিভিন্ন আহুতি দিয়ে তোমরা তোমাদের যে মনের অভিষ্ট যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা বলবে আকুতি জানাবে তাই না আর ঈশ্বর বা দেবতা তোমাদের সে অভিষ্ট পূরণ করবেন তো এখানে ঈশ্বরের সাকার রূপ মানে ঈশ্বরের যে গুণ বা ক্ষমতা প্রকাশ পায় কোনো আকারের মাধ্যমে তখন সেটাকে বলে দেবতা ঈশ্বর যখন নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন তখন তাকে দেবতা বলে পরে আমরা জেনে নিই দেবতারা আসলে কি দেবতারা আলাদা গুণ বা শক্তির অধিকারী হলেও ঈশ্বর নন ঠিক আছে ঈশ্বর হচ্ছে এক এবং অদ্বিতীয় দেবতারা এক ঈশ্বরের গুণ বা শক্তির প্রকাশ এক একটা দেবতা হচ্ছে এক একটা গুণ বা শক্তির প্রকাশ যেমন শক্তির দেবী হচ্ছে দুর্গা সৃষ্টির দেবতা ব্রহ্মা পালনের দেবতা হচ্ছে ঈশ্বরের পালন করার যে ক্ষমতা সেই ক্ষমতা যাকে দেওয়া হচ্ছে যে যে দেবতাকে তিনি হচ্ছেন বিষ্ণু বিদ্যা দানের যে ক্ষমতা তিনি হচ্ছেন সরস্বতী ধন রত্নের ক্ষমতা যাকে দেয়া হয়েছে তিনি হচ্ছেন লক্ষ্মী তো এভাবে ঈশ্বর এক এক এবং অদ্বিতীয় ঈশ্বরকে আমরা নিরাকার বলি পরমাত্মাকে আমরা ব্রহ্ম বলি আর এই ব্রহ্মের যে সাকার রূপ যখন গুণ বা শক্তি আকারে প্রকাশিত হয় তখন তাকে আমরা দেবতা বলি মনে থাকবে শেখর তুমি বলো তো দেবতা কাকে বলে ঈশ্বরের যখন কোনো গুণ বা ক্ষমতা বিশেষ আকার লাভ করে তখন তাকে দেবতা বলে আচ্ছা তো এই দেবতাদের কিভাবে সন্তুষ্ট করা যায় দেখো মানুষ দেবতাদের কৃপা লাভ এবং সুখ শান্তিতে বসবাস করার জন্য পূজা করে এই যে দেবতার যে বিভিন্ন পূজা করা হয় তাদের অভিষ্ট দান করা হয় তারপরে তোমার <clears throat> আহুতি দেয়া হয় হুম তাদের স্তব স্তুতি করা হয় এটা করা হয় তাদের সন্তুষ্টির জন্য তারা সন্তুষ্ট হলে কি হবে আমাদের মনের বাসনা মনস্কামনা পূরণ হবে এই জন্য পূজা করা হয় তার দেবতাদের সন্তুষ্টির জন্য এখন চলে আসি প্রশ্নে এখানে বলা হচ্ছে দেবতা কাকে বলে বলো দেবতাদের পূজা করলে কি হয় আমরা এখনই জানতে পারলাম হুম ঠিক আছে ভেরি গুড দেবতাদের পূজা করলে তারা সন্তুষ্ট হয়ে আমাদের মনস্কামনা পূরণ করেন এই যে দেখো ঈশ্বরের সাকার রূপকে আমরা কি বলি দেবদেবী বলি দেবতা বলি তাই না এখানে একটা বিষয় রয়েছে হচ্ছে একং সৎ বিপ্রা বহুদা বদন্তি মানে এক ঈশ্বরকে জ্ঞানীগণ বিপ্র শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী জ্ঞানীগণ বহু নামে অভিহিত করেন একং সদ বিপ্রা বহুধা বদন্তি ঈশ্বর এক হলেও তাকে আমরা বহু নামে অভিহিত যেমন ঈশ্বর আমাদের মধ্যে জীবাত্মা রূপে অবস্থান করেন ঈশ্বর আমাদের মধ্যে দেবদেবী রূপে তার গুণ বা ক্ষমতা প্রকাশ করেন ঈশ্বর আমাদের নিকট অবতার রূপে নেমে এসে আমাদের মঙ্গল করেন আমাদের ধর্মকে সংস্থাপন করেন তোমরা জানো গীতায় একটি শ্লোক খুব সুন্দর একটি শ্লোক রয়েছে অবতার সম্পর্কে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম যে আমাদের আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ আর এই বেদের উপরে ভিত্তি করে যে গ্রন্থগুলো রচিত হয়েছে তার মধ্যে পুরাণ অন্যতম ঠিক আছে বেদ ও পুরাণে বিভিন্ন দেবদেবীর রূপ শক্তি সামাজিক গুরুত্ব এবং পূজা প্রণালী বর্ণনা করা হয়েছে তোমরা জানো যে বৈদিক যুগের দেবতারা ছিল মন্ত্র মন্ত্রময় মানে শুধুমাত্র মন্ত্রের মধ্যে তারা নির্লিপ্ত ছিল কিন্তু পৌরাণিক যুগে ঋষিরা কবিরা সেই সমস্ত মন্ত্রময় দেবতাগুলোকে বিগ্রহে প্রকাশিত করলেন এখন তোমরা ঠাকুর দর্শন করতে যাও কিন্তু বৈদিক যুগে হোম ভিত্তিক ছিল যেহেতু যজ্ঞ পদ্ধতি উপাসনা পদ্ধতি তখন তাদের কোনো বিগ্রহ ছিল না এটা পৌরাণিক যুগে তাদের আবির্ভাব ঘটে দেব পুরাণে বিভিন্ন দেবদেবীর রূপ শক্তি সামাজিক গুরুত্ব এবং পূজা প্রণালী এগুলো পুরাণ গ্রন্থে বর্ণনা করা হয়েছে তো তোমরা এখন বলতে পারো যে ম্যাম তাহলে হিন্দু ধর্ম কি বহু ঈশ্বরবাদী খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে হিন্দু ধর্ম কি বহু ঈশ্বরবাদী না আসলে হিন্দু ধর্ম বহু ঈশ্বরবাদী নয় একটু আগেই তোমাদের আমি বলেছি যে একং সৎ বিপ্র বহুদে বিদন্তে অর্থাৎ এক ঈশ্বরকে বিপ্রগণ জ্ঞানীগণ বিভিন্ন নামে অভিহিত করেন আবার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেছেন যে যত মত তত পথ ঠিক আছে যত্র জীব তত্র শিব যত মত তত পথ মানে আমাদের পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে ধর্ম অবলম্বী রয়েছে তারা কিন্তু সবাই এক ঈশ্বরেরই প্রার্থনা করেন এক ঈশ্বরেরই উপাসনা করেন ঠিক আছে সবার লক্ষ্যই ঈশ্বর লাভ ঈশ্বরের সন্তুষ্টির অর্জন কিন্তু পদগুলো আলাদা একটা ছাদে উঠতে গেলে তুমি বিভিন্ন উপায়ে সেই ছাদে উঠতে পারবে মইয়ের মাধ্যমে উঠতে পারবে সিঁড়ি বেয়ে উঠতে পারবে ঠিক আছে বিভিন্ন পথ খোলা আছে ছাদে ওঠার জন্য ঠিক তেমনি ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে এক একটা ধর্মই হচ্ছে এক একটা মাধ্যম ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য এই জন্য কবি রজনীকান্ত কি বলেছেন জানো পুতুল পূজা করে না হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা অর্থাৎ এই যে মাটি দিয়ে যে বিগ্রহটা করা হচ্ছে যে ঠাকুরটা বানানো হচ্ছে আসলে এটা একটা বাহ্যিক কাঠামো মূলত সেই ঈশ্বরের আরাধনা করা হচ্ছে ঠিক আছে সেই চৈতন্যময় সত্তার আরাধনা করা হচ্ছে জ্যোতির্ময় সত্তার আরাধনা করা হচ্ছে ঈশ্বর জীবের মধ্যে অবস্থান করেন জীবাত্মা রূপে তাই না পরমাত্মার একটা অংশ হচ্ছে জীবাত্মা এই জন্য শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত্র জীব তত্র শিব মানে যেখানেই জীব সেখানেই শিব প্রত্যেকটা জীবের মধ্যেই শিবের অবস্থান অর্থাৎ ঈশ্বরের অবস্থান অতএব এটা আমাদের ভুলে গেলে চলবে না আচ্ছা তারপরে দেখো আমরা এই দেবতাদের শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছি দেবতাদের কয়েকটি শ্রেণী বিভাগ রয়েছে যেমন বেদ যে যুগে রয়েছে রচিত হয়েছে সেটাকে বলা হয় বৈদিক যুগ আর বৈদিক যুগে যে সমস্ত দেবতাদের কথা বলা হয়েছে ধর্মগ্রন্থে তারা হচ্ছেন বৈদিক দেবতা পুরাণে যে সমস্ত দেবতাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে পৌরাণিক দেবতা আর পরবর্তীতে লৌকিক দেবতার সংযোজন ঘটেছে তো দেবতারা হচ্ছে তিন শ্রেণীতে বিভক্ত ঠিক আছে বৈদিক দেবতা পৌরাণিক দেবতা লৌকিক দেবতা বেদে যে সকল দেবতার কথা বলা হয়েছে তাদেরকে বৈদিক দেবতা বলা হয় তাই না আমি একটু আগে বলেছি দেখো এখানে বৈদিক দেবতা এবং বৈদিক দেবী আমরা একটু আলাদা করে দেখি যে বৈদিক দেবতা কারা অগ্নি ইন্দ্র মিত্র রুদ্র বরুণ বায়ু সোম তোমরা জানো অগ্নি হচ্ছেন মর্তের দেবতা যাকে মর্তে পাওয়া যায় আর অগ্নি বেদের প্রথম মন্ত্রটাই হচ্ছে অগ্নিকে নিয়ে ঠিক আছে অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্ব দেব নীতিজম হতারং রত্ন ধাতবন মানে অগ্নি যে স্তব স্তুতি করা হয়েছে সেটা বেদের প্রথম মন্ত্রেই করা হয়েছে তারপরে ইন্দ্র ইন্দ্র তোমরা জানো অন্তরিক্ষের দেবতা হ্যাঁ এরপরে আসছি আমরা স্ত্রীলিঙ্গ দেবী বৈদিক দেবী সরস্বতী উষা অদিতি রাত্রি তোমরা জানো বিনা পানি বলা হয় সরস্বতীকে বিদ্যার দেবী এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এই যে একটা বেদি দেখা যাচ্ছে তাই না যার উপরে অগ্নি প্রতিষ্ঠিত এই বেদি থেকেই তোমাদের কিন্তু জ্যামিতি বিষয়টার উৎপত্তি ঠিক আছে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা মাথায় রাখবে চারকোনা বিশিষ্ট যে বেদিটা এই বেদির উপরে অগ্নিটা প্রতিষ্ঠিত করা হয়েছে এটা হচ্ছে হোম ভিত্তিক উপাসনা পদ্ধতি আর কি বৈদিক দেবদেবীর যেহেতু কোনো বিগ্রহ ছিল না মূর্তি ছিল না তারা ছিল মন্ত্রময় তো তাদের পূজা পদ্ধতি ছিল হচ্ছে যজ্ঞ বা হোম ভিত্তিক এই যজ্ঞের মধ্যে তোমার হচ্ছে অগ্নির অগ্নির মধ্যে তোমার বিভিন্ন আহুতি দেয়া হতো ঘৃত পায়েস এই সমস্ত আহুতি দিয়ে তোমার অন্যান্য দেবতাদের আহ্বান করা হতো এরপরে দেখো পৌরাণিক দেবতা পুরাণে যে সকল দেবতাদের বর্ণনা করা হয়েছে তাদের পৌরাণিক দেবতা বলা হয় বেদে উল্লেখিত বিষ্ণুকে পুরাণে দেখা যায় শঙ্খচক্র গদা পদ্মধারী রূপে বেদের বিষ্ণু মূলত সূর্য দেখো পৌরাণিক দেবতা পৌরাণিক দেবতা পুরাণে যে সমস্ত দেবতাদের কথা বলা হয়েছে একটু আগে আমি বললাম আবারও বলছি ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা সরস্বতী তোমাদের এখান থেকে নির্ণয় করতে হবে যে পৌরাণিক দেবতা তারপরে দেখো এই যে বৈদিক দেবতা কারা পৌরাণিক দেবতা কারা এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে তারপরে দেখো লৌকিক দেবতা বেদে ও পুরাণে যে সকল দেবতার কথা বলা হয়নি কিন্তু ভক্তগণ তাদের পূজা করেন তাদের বলা হয় লৌকিক দেবতা তোমরা শুনেছ যে সঙ্গীত ঠিক আছে তো লোক মুখে যে সঙ্গীতটা প্রচলিত সেটাকেই কিন্তু লোকসঙ্গীত বলে ঠিক তেমনি লৌকিক দেবতাটাও এরকম যেমন মন থেকে যার যে দেব দেবীর উদয় হয়েছে তিনি হচ্ছেন মনসা তিনি একজন লৌকিক দেবতা ঠিক আছে বেদ পুরাণে যে সকল দেবতার কথা বলা হয়নি কিন্তু ভক্তগণ তাদের পূজা করেন তাদের বলা হয় লৌকিক দেবতা সকল দেবদেবীর পূজা একই সময় করা হয় না অনেক দেবদেবীর জন্য নির্দিষ্ট মাস সময় তিথি রয়েছে তোমরা জন্মাষ্টমী করলে তাই না এরপরে আমাদের সবচেয়ে বড় যে উৎসব সেটা হচ্ছে শারদীয় উৎসব সেটা আসছে তো এক একটা বিশেষ নির্দিষ্ট সময় বিশেষ তিথি নক্ষত্র দেখে এক একটা পূজা হয় এটা তোমরা জানো মনে রাখতে হবে কোন দেবতা কোন ফুলে তুষ্ট হয় অর্থাৎ যে দেবতা যে ফুলে তুষ্ট যে তিথিতে যার আরাধনা করা যায় সেই অনুযায়ী তার প্রার্থনা করতে হবে প্রতিদিন পূজা প্রতিদিনই পূজা করা হয় যে সমস্ত দেবতা সেগুলো আমরা জানবো যেমন শিব বিষ্ণু লক্ষ্মী শুনলেই হবে না তোমরা বাসায় একটু দেখবে বই খুলে দেখবে দেবতা কাকে বলে আচ্ছা আমি একটু আগে উদাহরণ বলেছি যে লোকসঙ্গীতের মতোই লৌকিক দেবতার বিষয়টা লোকমুখে যে সমস্ত গানগুলো আমাদের প্রচলিত আমরা লোকসঙ্গীত বলি ঠিক তেমনি আমরা যদি মনসা দেবীর কথা বলি যে মন থেকে যে দেব দেবীর উদয় হয়েছে তিনি হচ্ছেন মনসা তো এই সমস্ত দেবদেবীকে আমরা লৌকিক দেবতা বলি পুরাণ থেকে হ্যাঁ পৌরাণিক মানে পুরাণ গ্রন্থে যে সমস্ত দেবতার কথা উল্লেখ রয়েছে সেগুলো হচ্ছে পৌরাণিক দেবতা হ্যাঁ তিন নম্বর কোশ্চেন হচ্ছে সর্বজনীন পূজার দুটি উদাহরণ দাও হ্যাঁ তোমরা ভেরি গুড হিমাংশু হ্যাঁ দারুণ অ্যান্সার করেছো দুইজন বৈদিক দেবতাদের নাম বলো এটা তো খুবই ইজি তোমরাও জানো হ্যাঁ বিষ্ণু ভেরি গুড হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ ভেরি গুড ওকে তাহলে এগুলো তোমরা বাসায় পড়বে আর নেক্সট ক্লাসে আমি তোমাদের আবারও জিজ্ঞেস করব সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ওকে থ্যাংক ইউ